তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে তোর চারিধারে হয়ে গেছি ছায়া রেখেছি নিজেকে চড়িয়ে আদবে ঘাসে পায়ের পলাশে পাতা গেছে ভিজে কি যে করি রে তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে করুক সে পাশে চলে চলে এলে কাপ দিয়ে ওঠে সারা শরীরে তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে যে সবই থাক পড়ে তোর সাথে পালিয়ে বেড়াই গা ভাসে তোর দেওয়ার তোরে ইচ্ছের পাখনা দোলাই আজ ভেজা ঘাসে পায়ের পলাশে পাতা গেছে ভিজে কি যে করি রে তোর হাঁটা চলা তোর কথা বলা তোরে যে আমাকে চড়িয়ে তোর চারিধারে হয়ে গেছি ছায়া রেখেছি নিজেকে ছড়িয়ে